প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর পূর্বে যখন মিশরের রাজা মারা যেত তাকে মমি বানিয়ে পিরামিডের ভেতর দাফন করা হতো পিরামিডের ভেতর বিশেষ চেম্বারও তৈরি করা হতো আর এইসব চেম্বারের ভেতর রাজার সাথেই সব ধন সম্পদও রাখা হতো প্রাচীন মিশরেরা মনে করত মৃত্যুর পর এই সব ধন সম্পদ কাজে লাগবে কিন্তু এত বৃহৎ পিরামিড তৈরি করতে তাদের অনেক সময়ও লাগত গবেষকদের মতে সময়ের সাথে সাথে পিরামিড তৈরি বন্ধ করে দেওয়া হয় তাই রাজাদের দাফনের জন্য মিশর শহর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে বরণ লাইমস্টোনের তৈরি পাহাড় বাছাই করা হয় এই পাহাড়কে কিংস অব ভিলা বা রাজাদের উপত্যকা বলা হয় এই পাহাড়ে লুকিয়ে রয়েছে অজস্র রহস্য আর গুপ্তধন মনে করা হয় প্রাচীন রাজারা তাদের মৃত্যুর পূর্বেই সোনার চেম্বার মূর্তি ও মুখোশ তৈরি করে রেখে দিত যাতে মৃত্যুর পরেই তাকে চেম্বারের ভিতর দাফন করে সঙ্গে সঙ্গে দরজা সিল করে দেয়া যায় দুশো বছর ধরে রিসার্চ করার পর আর্কিওলজিস্টরা এই ভিলা থেকে পঁয়ষট্টি সমাধির সন্ধান পায় কিন্তু বেশিরভাগ চেম্বারই ছিল খালি গবেষকদের মতে লুণ্ঠনকারীরা এই ভ্যালিতে লুকিয়ে রাখা চেম্বার খুঁজে বের করে সব ধনসম্পদ লুট করে নিয়ে যেত কেবল পড়ে থাকত রাজার মমি উনিশশো সালে কিংস ভ্যালি থেকে এমন এক গুপ্তধনের সন্ধান মেলে যা গোটা বিশ্বের প্রত্নতাত্ত্বিকবিদদের অবাক করে দেব ব্রিটিশ হরবার্ট কার্টার নেতৃত্বে কিংস ভ্যালিতে খননের কাজ শুরু করা হয় কয়েক ফুট খনন করার পর এমন এক দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায় কারণ কিংস ভ্যালির মধ্যে এমন একটি সমাধির সন্ধান পাওয়া যায় যা প্রবেশদ্বারকে প্রায় তিন হাজার বছর পূর্বে বন্ধ করে দেয়া হয়েছিল প্রবেশদ্বারের পাথরগুলিকে সরিয়ে দেখা যায় চেম্বারের ভেতর বহু মূল্যবান পাথর সোনা অলঙ্কার নামি দামি রত্ন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই চেম্বারটির ভেতর সব কিছু সোনার তৈরি যার মধ্যে ছিল জুয়েলারি স্ট্যাচু চেরিয়েট বোর্ড নানান ডিজাইনের অলঙ্কার রাজার সিংহাসন সবই ছিল সোনার টঙ্গের ভেতর অন্য চেম্বারে একটি কফিনের ভেতর মমে রাখা আছে যাকে সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে আপনি শুনলে অবাক হবেন যার কভারের ওজন ছিল প্রায় নব্বই কেজি যেটি পিওর সোনা দিয়ে তৈরি করা হয়েছে এই সমাধির চেম্বারের ভেতর অনেক পেন্টিংও রয়েছে যার কালার এখনও অনেক উজ্জ্বল রয়েছে মমিটির ডিএনএ টেস্ট করার পর জানা যায় রাজাটির বয়স ছিল মাত্র আঠারো বছর যখন এই মমিটি ডিএনএ কিংস ভ্যালিতে পাওয়া অন্যান্য মমির ডিএনএর সাথে ম্যাচ করা হয় তারা জানতে পারে এই মমিটির পিতাকে টং নং পঞ্চান্ন আর মাতাকে টং নং পঁয়ত্রিশ থেকে উদ্ধার করা হয়েছিল এই রাজার নাম ছিল টুটান খামুন যখন তার বয়স ছিল মাত্র আট বছর তার পিতা মৃত্যু হয় বাবা মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে আট বছর বয়সে রাজ সিংহাসনে বসে অর্থাৎ তিনি রাজত্ব করেন মাত্র দশ বছর আঠারো বছর বয়সে তার মৃত্যু হয় উনিশশো সালে আঠারোতম রাজা টুটান খামুনের সমাধির আবিষ্কারকর্তা হার্বার্ট কার্টার রহস্যজনকভাবে মারা যায় তার মৃত্যুর পর টমের ওপর রিসার্চ করা বন্ধ করে দেয়া হয় কিন্তু অনেক দিন পর যখন নতুন টেকনোলজি মার্কেটে আসতে শুরু করে তখন আবার নতুন করে টুটান খামুনের টমের ওপর রিসার্চ করা শুরু করা হয় রিসার্চার আলিয়া ইসমাইল টমটি রহস্য উন্মোচন করার উদ্দেশ্যে আবারও নতুন করে গবেষণা শুরু করেন সর্বপ্রথম সে জানতে চায় টুটান খামুনের ব্যাপারে যখন সে তিন হাজার বছর পূর্বে জীবিত ছিল আলিয়া আরও জানতে চায় কিভাবে টুটান খামুনের সমাধি লুণ্ঠনকারীদের হাত থেকে রেহাই পায় পেন্টিংয়ের রহস্য সমাধানের জন্য আলিয়া পেন্টগুলোকে স্ক্যান করে সফটওয়্যারে রান করেন আর তখনই এক এক করে রহস্য উন্মোচন হতে শুরু করে দেয়ালে পেন্টকে যখন জুম করা হয় দেখা যায় পেন্টিংয়ে ব্রাশের দাগ রয়েছে আলিয়ার মতে ব্রাশের দাগ তখনই দেখা যায় যখন ভেজা প্লাস্টারের ওপর পেন্ট করা হয় কারণ এই চেম্বারটিকে ২৬ ফুট পাহাড়ের নিচে নির্মাণ করা হয়েছিল লেটেস্ট ডিএনএ রিপোর্ট অনুযায়ী যখন টুটান খামুন মারা যায় তখন তার বয়স আঠারো বছর ছিল ঠিকই কিন্তু সে একসাথে অনেকগুলো রোগে আক্রান্ত ছিল তার বাম পা ঠিকমতো কাজ করত না তাই মেরুদণ্ড বাঁকা ছিল আর সে বহুবার ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছিল ডাক্তারদের মতে তার মৃত্যু সম্ভবত ম্যালেরিয়া রোগের কারণেই হয়েছিল এ কারণে তাদের হাতে মমিটি তৈরি করার জন্য বেশি সময় ছিল না লেটেস্ট ডিএনএ রিপোর্ট অনুযায়ী তার বাবা মা ছিল কাজিন তখন বেশিরভাগ ব্যক্তি রক্তের বিশুদ্ধতার জন্য নিকটতম আত্মীয়দের মধ্যে বিবাহ করত এরকম নিকটতম আত্মীয়র মাধ্যমে বিবাহ বন্ধনে লিপ্ত হলে জিনগত অসুখ হওয়ার সম্ভাবনা থাকে প্রবল